বিদাতে হাসানা কি বলেন তো বিদাতে হাসানা সবাই আমরা বিদাত নিয়ে আলোচনা করি কিন্তু বিদাতে হাসানা নিয়ে আলোচনা হয় না মনে রাখবেন যাদের সঙ্গে আমাদের দ্বিমত হয় ইতলাফ হয় মতনক্য হয় মত হয় মুসলমান আজকে বিদাতের কারণে এক ভাই আর ভাইয়ের সঙ্গে শত্রু হয়ে যায় বাপ আমার মারা গেছে আমরা তিন ভাই আমি হচ্ছেন ধরেন মিলাদ কিয়ামের পক্ষে আমি হচ্ছে চল্লিশে খানার পক্ষে আমার ছোট ভাই সহি আকিদার সে আমাকে বলছে বড় ভাই এগুলো করোনা করলে বাপ আমার জাহান নামে জ্বলবে বাপ আমার আজাব পাবে আর আমি বড় ভাই বলিস কি আশ্চর্য ব্যাপার বাপ মারা গেছে চল্লিশে খানা দিতে হবে এটা তো ভালো কাজ আমার ছোট ভাইয়ের সঙ্গে আমার ঝামেলা তৈরি হয়ে যাচ্ছে গাছে না নাই কথা বলেন ঝামেলা তৈরি হচ্ছে পারিবারিক কন্দল কোনো কিছু কারণে নয় মুসলিম উম্মা যদি বিভক্ত হয়ে থাকে মুসলিম উম্মার পরিবার যদি ধ্বংস হয়ে যায় যদি পরিবারের মধ্যে শত্রু তৈরি হয়ে যায় অনেকগুলো আমল আছে তার মধ্যে একটা আমলের নাম হচ্ছে বিদাতে হাসানা বিদাতে হাসানা আমি এই শব্দটাকে এইভাবে বলছি কারণ যারা বিদাত করে তারা বিদাতকে মানে যে না ইসলামে বিদাত বলে কিছু একটা আছে ধরুন তাকে বলেন ভাই চল্লিশে খানা কেন করছেন এটা তো বিদাত এটা তো কোরআন হাদিসে নাই ওই ব্যক্তি তাৎক্ষণিক স্বীকারও করে নাই জি ভাই আপনি ঠিক বলেছেন আসলে ইসলামে বিদাতের কোনো জায়গা নেই বিদাত করলে গোনা হয় বিদাতকালে নবীর ও সাফাত পাওয়া যায় না তো বিদাত করা যায় না তো আপনি কেন করছেন আপনার বাপ মারা গেল চল্লিশ টাকা কেন দিচ্ছেন উনি বলছেন ভাইজান দেখেন বিদাত তো হারাম আমরা জানি বিদাত তো কাবিরা গোনা এটা আমরা জানি তো সব বিদাত নয় বিদাত দুই ভাগে ভাগ একটা বিদাতে হাসানা একটা বিদাতে সাইয়া বিদাতে হাসানা মানে উত্তম বিদাত যেগুলো করলে নেকি হয় না করলে গোনা হয় না আর বিদাতে সাইয়া মানে যেগুলো করলে গোনাই হয় তার মানে যাদের সিনে আমাদের মতবিরোধ বিদাত নিয়ে না বিদাতে হাসানা নিয়ে কারণ তারাও বুঝতে পারছে তাদেরও দাবি তাদেরও আকিদা কিছু বিদাত আছে বিদাতে সাইয়া মানে খারাপ বিদাত করলে আমরা যে কথাগুলো বলি সেগুলোর সঙ্গে তারা লাগিয়ে দেয় যে ঠিক বলেছেন যে কেউ যদি বিদাত করে আল্লাহ বলেছেন সুখান সুখান লিমান গাইরিবাদি যে দূর হও দূর হও আজকে তুমি হাউসে কাসের পানি পান করতে পারবে না আল্লাহ নবী দেবে না সেই বুখারি হাদিস বাইশশো বাহান্ন মানে তারাও একমত বিদাতের একটা অংশে তারাও বিশ্বাস করে বিদাতে সাইয়া বলে ইসলামে কিছু আছে যেগুলো গোনা হয় করলে পাপ হয় নবীর সাফাত পাওয়া যায় না নবী তার জন্য কোনো ক্ষমা করবেন না মানে একটা অংশে আমাদের সঙ্গে একমত হয়ে গেছে মানে একশো পার্সেন্টের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট একমত আর পঞ্চাশ পার্সেন্ট মতের সঙ্গে সঙ্গে দ্বিমত করছে কোন বিষয়টা নিয়ে বিদাত নিয়ে না বিদাতে সাইয়া নিয়ে বিদাতে হাসানা নিয়ে তবে তাদের আকিরা বিশ্বাস না শরীয়তে সবকিছু বিদাতে সাইয়া নয় সবকিছু বিদাত নয় এবং বিদাত দুই ভাগে ভাগ একটা বিদাতে হাসানা একটা বিদাতে সাইয়া মানে আমাদের সেই মত পার্থক্য বিদাতে হাসানা নিয়ে তাই আলোচনা করার দরকার বিদাত নিয়ে নয় বরং শরীয়তে বিদাতে হাসানা বলে কোনো কিছু আছে না নয় এটা বোঝার দরকার কারণ সাইয়া তারা খারাপ মানে নিয়েছে আমরাও মেনে নিয়েছি তারাও যেগুলোকে বিদাতে সাইয়া বলছে আমরাও বলছি তারা যেই বস্তুগুলোকে যে আমলগুলোকে ইবাদতগুলোকে বিদাতে হাসানা সিল মেরে দিচ্ছে আলেমাতে এখন এই বিদাতে হাসানা শরীয়ত তৈরি করা জায়েজ কি জায়েজ নয় এই তরফ যদি নিরসন হয়ে যায় ইনশাআল্লাহ তাদের সঙ্গে আমাদের আর কোনো দ্বিমত থাকবে না আল্লাহ সুবহানাহু এই বিদাতে হাসানা এই কথাগুলো বোঝার তৌফিক দান করো সকল পরি আল্লাহ আমিন সম্মানিত দর্শক মন্ডলী প্রথমে আমরা বুঝি বিদাত মানে কি বিদাত মানে নতুন একদম যার কোনো নমুনা কোনো সোয়াতে সৃষ্টি জগতে ছিল না এটাকে বলা হয় বিদাত পবিত্র করা সুরা বাকারা সুরম দুই এক নাম্বার একশো সতেরো সুরাই আনাম সুরম ছয় এক নাম্বার একশো এক সুনান নাসাই হাদিস নাম্বার তেরোশো সনদ হাসান আল্লাহ নবী এবং আল্লাহ সুবান তালা তিনি বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আমি হচ্ছে বাদি আল্লাহ সুবাহ নিজের একটা গুণ হচ্ছে আল বাদী আল্লাহ সুবাহ একটা গুণবাচক নাম আল বাদী মানে তিনি নমুনাবিহীন কোনো জিনিসকে সৃষ্টি করেছেন আসমান জমিন আল্লাহ সৃষ্টি করার পূর্বে আসমান জমিন ছিল না এই জন্য আল্লাহ তার নিজের একটা গুণবাচক নাম রেখেছেন তার একটা গুণ একটা সিফাত আল বাদি আল্লাহ কোনো জিনিসকে সৃষ্টি করেছেন তার জন্য আল্লাহর জন্য একটা শব্দ ব্যবহার করা হয়েছে দুই এক নম্বর নয় নবীর জন্য আল্লাহ এই বাদী শব্দটি ব্যবহার করেছে না কিন্তু হে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন তাদেরকে জানিয়ে দেন আমি কোন নতুন রাসুল নয় আমি যে প্রথম এই কথা তহিদের কথা বলছি রিসালাতের কথা বলছি আমি কোনো নতুন মেসেঞ্জার নয় নতুন কোনো বার্তা তোমার কাছে নিয়ে আসিনি কোন মাতুন তু বিদামিনা রসুল আমি সেই কথাগুলো তোমাদেরকে বলছি যে এর আগেও নবী রসুলরা বলে গেছেন আমি কোনো নতুন কথা তোমাকে বলছি না তাহলে কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পারলাম বিদাত হচ্ছে ওই জিনিসকে বলে যার নমুনা আগে ছিল না হঠাৎ করে অস্তিত্বে এসেছে এটাকে বলা হয় লুগাতাল মানা হিসাবে কোরআনের ভাষা অনুযায়ী এটাকে বিদাত বলা হয় যখনই এই বিদাতের সংজ্ঞা বলবেন এক শ্রেণী আলিম তখন বলছে মানে নবীর যুগে কিছু ছিল না সেটা বিদাত যদি হয় তো ভাইজান আপনি তো হাত ঘড়ি পড়েছেন এটাও নবীর যুগে ছিল না এটাও বিদাত ওইখানে দেওয়াল ঘড়ি আছে ওটাও বিদাত মাইক্রোফোনে আল্লাহ নবী কথা বলেনি এটাও বিদাত তুমি মিষ্টি খাও এটাও বিদাত তুমি হজ করতে যাওয়ার সময় জাহাজে চলে যাও এটাও বিদাত পাকা মসজিদ করা হচ্ছে এটাও বিদাত ভাই বলা হয় কি হয় না হয় তবে তাদের বোঝার ভুল হয়েছে এটা তালে মানা যখন ইসলাম আসে নাই পৃথিবীতে অথবা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন রিসালাতের দায়িত্বই পান নাই তার আগেও আরাবিয়া ভাষাভাষীরা এই বিদাত শব্দটা ব্যবহার করত। নবী যখন নবী নয় তার আগেই বিদাত শব্দটা আরবি সাহিত্যে কবিতাতে জাহিলাতের যুগে বিদাত শব্দ ব্যবহার হতো একটা অর্থে যে নতুন কোন জিনিসকে বোঝালে এটাকে বলা হয় বিদাত কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন দুনিয়াতে চলে আসলেন যখন রিসালাত তারপরে অর্পণ হয়ে গেল সেই সময় বিদাত এই শব্দের রূপটাকে চেঞ্জ করে দিলেন কথা বুঝতে হবে বিদাত শব্দটা আগে থেকে ছিল নবী যখন নবী না তখনও বিদাত শব্দ ব্যবহার হতো কি অর্থে যে কোনো নতুন জিনিসকে বোঝাতে বিদাত ব্যবহার করা হতো আল্লাহ নবী যখন ইসলাম পেয়ে গেলেন রিসালাতের দায়িত্ব পেয়ে গেলেন ওই আসতে শুরু করলো সেই সময় আল্লাহ নবী বিদাত শব্দ রূপ চেঞ্জ করে দিলেন তখন বিদাত হয়ে গেল আমাদের আয়েশা রদিল্লাহ আনহা হাদিস বর্ণনা করছেন মান আমেলা আমালান লাইসালাহি আমরুনা ফাওয়া রাদ কোনো ব্যক্তি এমন কোনো আমল করছে যে আমলের ব্যাপারে নবীর আদেশ নেই ফাওয়া রাদ সেটা হচ্ছে বাতিল মানে বিদাতের একটা জামা পরে দিয়েছে পোশাক করে দিয়েছে বিদাত কোনটা তখন নতুন জিনিস মানে বিদাত নয় এবং শরীয়তের মধ্যে বিদাত ওটাকে বলা হবে যেমন কিছু আমল করছেন যে আমলে আল্লাহ নবীর আদেশ নেই এই আমলটাকে বলা হচ্ছে বিদাত আল্লামা ইমাম ইবনু তাইমিয়া শাইখুল ইসলাম আল মুতাফা সাতশো আঠাশ ইজরি মাজমাল ফতোয়া বাইশ খণ্ডের একশো তেরো নম্বর পৃষ্ঠায় তিনি বিদাতের চমৎকার সংজ্ঞা দিয়েছেন তিনি বলছেন এইভাবে যে বিদাত সেই আমলকে বা সেই আকিদাকে বলে ভালো করে মনে রাখেন বিদাত সেই আমল অথবা আকিদা যে আমল অথবা আকিদা আল্লাহ নবী থেকে প্রমাণিত নয় সাহাবা থেকে প্রমাণিত নয় এবং মুসলিম উম্মার এই জিমা দ্বারা প্রমাণিত নয় পরবর্তী সময় নেকির উদ্দেশ্যে কেউ যদি তৈরি করে এটাকে বলা হয় বিদাত এই সংজ্ঞাটা বুঝে নেন জবাব সব এই সংজ্ঞার মধ্যে আছে শাইকুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া অনেক সূক্ষ্ম বুদ্ধির অধিকারী তিনি বলছেন বিদাত হচ্ছে সে আমল অথবা আকিদা আকিদাও বিদাত হতে পারে আমরা শুধু ফরজ নামাজের শেষে মোনাজাত এটাকে বিদাত মনে করি মিলাদ কিয়াম করাকে বিরাট মনে করি কিন্তু আকিদাও বিরাট হতে পারে আর মুহাদ্দিসদের নিকটে ফোকাহাদের নিকটে বিদাত মূল হচ্ছে আকিদাতান আমলগত চাইতে ভয়ঙ্কর হচ্ছে আকিদাই যদি বিদাত ঢুকে যায় এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর বিদাত তাই ইবনে তাইমা রাহিমাল্লাহ বলছে এমন কোন আমল অথবা আকিদা যেটা আল্লাহ নবী থেকে প্রমাণিত নয় সাহাবাদের তার আনুম থেকে প্রমাণিত নয় এবং মুসলিম উম্মার জিমা দ্বারা প্রমাণিত নয় কেউ যদি নেকির উদ্দেশ্যে করে এটাকে বলা হয় বিদান